আমরা গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চের এই জায়গায় ছিলাম আজকের থেকে আমরা বলছিলাম আজকের ক্লাস থেকে কিওয়ার্ড রিসার্চ করব তো অবশ্যই যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাব তো অবশ্যই আমাদেরকে তিন ধরনের কিওয়ার্ডটা কি কি কি তিন ধরনের কিওয়ার্ড একটা হচ্ছে আপনার বট ম্যাচ কিওয়ার্ড দ্বিতীয় হচ্ছে আপনার ফেস ম্যাচ কিওয়ার্ড এবং তৃতীয় হচ্ছে আমাদের একজ্যাক্ট কিওয়ার্ড তো আমরা যদি এই তিনটা কিওয়ার্ড সম্পর্কে একটু বুঝি তাহলে আশা করি আমরা এই বিষয়টা পরিষ্কার হয়ে যাব এই তিনটা কিওয়ার্ডের বিষয়টা তো আমরা যদি বট ম্যাচ কিওয়ার্ডটা প্রথমে ধরি ধরেন এখানে লেখি আমি বাই সরি আমার একটু মিস্টেক হয়েছে ওকে আমি ইংলিশ করে ফেলি এখানে যদি লেখি বাই কার এখানে লিখলাম বাই কার তো এবার এটা হচ্ছে আমাদের বট ম্যাচ কিওয়ার্ড যদি এখন যদি কেউ এখানে এসে লেখে ধরেন buy buy buy mobile phone mobile phone okay এখন এটা যদি কেউ লাগে তাহলে কিন্তু তাহলে কিন্তু যখন বট ম্যাচ কিওয়ার্ডটা যখন আমরা ইউজ করব তখন কিওয়ার্ডগুলো রিসার্চ করব তখন এই লোকটার কাছে কিন্তু আমাদের দেখাবে আমরা কি বিক্রি করব আমরা বিক্রি করব গাড়ি আমি গাড়ি কিনতে চাই ওকে আমি গাড়ি কিনব তো আমাকে যদি এখন আমার দরকার হচ্ছে গাড়ি যে গাড়ি কিনবে সে কিন্তু মোবাইল কিনতে আসবে না যদি আমি এখন বট ম্যাচ কিউ মানে বট ম্যাচ কিওয়ার্ডটা যদি এখন রিসার্চ করি কিওয়ার্ড যদি রিসার্চ করি তাহলে এই লোকটাকে দেখাবে যদি আমরা এই বট ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করি ধরেন তার দরকারটা কি তার দরকার হলো মোবাইল ফোন তিনি মোবাইল ফোন বাই করবে আর তিনি কার মানে গাড়ি বিক্রি গাড়ি কিনবে তো এই লোকটার কিওয়ার্ডটা আমার যেহেতু এটা দিয়ে আমি সেট করে দিয়েছি আমার কিওয়ার্ডে আমার কিওয়ার্ড রিসার্চ করার সময় আমার কিওয়ার্ড রিসার্চ করে আমি যদি এটা সেট করে দেই তাহলে যদি আমার এই লোকটাকে দেখায় তাহলে কিন্তু আমি সঠিক লোকের কাছে কিন্তু পোষাতে পারলাম না এটার কাজটা হচ্ছে এটা কেন দেখাবে আমি যেহেতু গাড়ি সিলেক্ট করছি উচিত ছিল গাড়ি দেখানো কিন্তু না বড ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে আপনার এই যে বাই লেখাটা আছে এই বাই লেখাটার কারণে এই মানে এই কিওয়ার্ডের সাথে কিছুটা অংশ এটা মিল রয়েছে বিদায় এই লোকটার কাছে আমাদের আমাদের অ্যাডটা দেখাবে তাহলে কিন্তু আমরা এই অ্যাডটা মানে বট ম্যাচ কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব ক্লিয়ার তো আমরা বুঝতে পারলাম যে বট বট ম্যাচ কিওয়ার্ডটা কি বা রিসার্চ কি বা এটা যদি ইউজ করি তাহলে কি আমরা লাভবান হতে পারবো কি না তো আমরা বুঝতে পারলাম এই কিওয়ার্ডটা ইউজ করলে আমরা কখনোই লাভবান হতে পারবো না আমাদের অ্যাডটা মূলত উল্টাপাল্টা লোকের কাছে চলে যাবে ঠিক আছে তো এটা আমরা বুঝতে পারলাম এবার ধরেন আমি আরেকটা কিওয়ার্ড লেখলাম সেটা হচ্ছে ফ্রেশ ম্যাস কিওয়ার্ড ওকে তো সেমভাবে আমি লেখি buy car okay sorry buy okay buy car তো এবার এটা লিখতাম হচ্ছে ফ্রেশ ম্যাস কিওয়ার্ড নিচে লিখলাম হচ্ছে বাই বাই মোবাইল ফোন তাহলে এবার আসি ফেস ম্যাচ কিওয়ার্ডটা কাজটা কি ধরেন আমার এখানে উপরে দিছি কি বাই কার এখানে দিছি বাই মোবাইল ফোন এটার সাথে কি মিল আছে মিল নাই কিন্তু একজাক্টলি মিল নাই এটা যখন আমরা ক্লিয়ার করব তখন অবশ্যই ইনভাইটেড কোমা ইউজ করবেন তখন এই ঘরের এই ঘরের ভিতরে মানে এই ইনভাইটার ইনভাইটেড কোমার ভিতরে যে টুক থাকবে সেই টুক যদি ম্যাচ করে তাহলে সেই কিওয়ার্ডটায় মূলত ফেস ম্যাচ কিওয়ার্ড হিসেবে গণ্য করা হবে কারণ এখন কিন্তু এখানে লেখা আছে বাই মোবাইল ফোন তাহলে কিন্তু এটার সাথে মিলল না এখন যদি আমাদের এখানে যদি থাকতো বাই কার অথবা লেখা থাকতো buy car in USA okay আমরা যেহেতু ইউএসএর কাজ করব এখানে লেখা হলো বেস্ট এখানে লেখা আছে বেস্ট একটু আমি আবার দেখাই বেস্ট ওকে এবার দেখি আমাদের এই কিওয়ার্ডটার কাজটা কি এবার দেখেন এক ফেস ম্যাচ কিওয়ার্ডটা জিনিসটা হচ্ছে আপনার ফেজের সাথে অন্য কারো ফেজের মিল কখনো হবে না যদি যেটুক মিল হবে যদি আপনার ফেজের সাথে আপনার ফেজের মিল হবে আপনার ফেজের সাথে কিন্তু অন্য কারো ফেজের কখনো মিল হবে না এটা এটা যদি মিল না হয় তাহলে আপনাকে কিন্তু আমার হিসেবে আমি কিন্তু মানে আমারে চিনবে ঠিক আছে অন্য কাউকে চিনবে না তো আপনার মোবাইলে ধরেন আমি একটা উদাহরণস্বরূপ দিই আপনার মোবাইল ফোনটায় আপনি লক দিয়ে রাখছেন ফেস লক দিয়ে রাখছেন এখন আপনার ফেস দিয়ে লক দিয়ে রাখছেন এখন যদি আপনি অন্য কারো মুখাই না বা আপনি অন্য কাউকে দেন যে তুমি আমার পিনটা খুলে দাও তাহলে কিন্তু কখনো খুলবে না ঠিক আছে মানে অ্যাকুরেট লোক থাকলে পিনটা খুলবে সেম এখানেও আপনার কিওয়ার্ডের সাথে অ্যাকুরেট কিওয়ার্ডটা যদি মিলে তাহলে আপনার ওই লোকের কাছে আমাদের একটা পৌঁছাবে ধরেন এখানে যদি আমি লেখছি bike best buy car in USA তার মানে কি আমাদের সাথে মিল কতটুকু এটা যদি আমরা কপি করে ফেলি কপি করে এখানে যদি কন্ট্রোল এফ দেওয়া সার্চ করি দেখেন আমার উপরেটা তো আছে ওইটা বাদ দেখেন নিচের টুক এইটুক মিলছে তার মানে কি আমার একজাক্টলি আমি ইনভাইটেড কোমার মাঝখানে যেটা দিব সেটা যদি আমাদের কোনো কিওয়ার্ডের সাথে মিলে ফুললিভাবে তাহলে কিন্তু আমার ওই রিলেটেড লোকের কাছে পৌঁছাবে তার মানে এটা দিয়ে যদি আমরা করি একশো আমরা সঠিক কাস্টমারের কাছে পৌঁছাবো ক্লিয়ার এই এই কিওয়ার্ডটা ফেস ম্যাচ কিওয়ার্ডের কাজটা হচ্ছে এটা তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব অবশ্যই ফেস ম্যাচ কিওয়ার্ড ইউজ করব এবার যদি আমরা তৃতীয় নাম্বারে যদি আসি একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ওকে এটা কিভাবে করতে পারি এটা যখন আমরা মানে ক্লিয়ার করে দিব সেটা তখন আমাদের অবশ্যই আমাদের অবশ্যই ব্রিকেটের মাঝখানে ইউজ করতে হবে এটা তো এই কিওয়ার্ডটা বোঝানোর ক্ষেত্রে যখন আমরা রিসার্চ করব তখন অবশ্যই আমাদের ব্রিকেটটা ইউজ করে আমরা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করব তো এবার ধরেন আমার এখানে দেওয়া আছে কি একজ্যাক্টলি কিওয়ার্ড এবার আমি এই কিওয়ার্ডটা আমি নিচে পেস্ট করলাম পেস্ট করলাম ওকে পেস্ট করে দিলাম তো প্রথমটা সোদাসুদি দ্বিতীয়টা হচ্ছে এটা তো এবার যদি আমি এই লোকটার কাছে আমি একজাক্টলি এই কিওয়ার্ডটা আমি ইউজ করি তাহলে কিন্তু আমার এই অ্যাডটা মানে আমি যদি মানে এক একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ডটা যদি আমি একটা ইউজ করি তাহলে কি এই লোকের কাছে পৌঁছাবে এই কিওয়ার্ডের আমি যে কিওয়ার্ডটা লিখেছি নিচের এই কিওয়ার্ডটা কি এই লোকের কাছে পৌঁছাবে আপনাদের মনে হয় কি অবশ্যই পোষাবে না কারণ হচ্ছে এই কিওয়ার্ডের সাথে হুবাহুব আমাদের এই কিওয়ার্ডটা মিলে নাই তার মানে হচ্ছে এই লোকের কাছে আমাদেরকে আমাদের কিওয়ার্ডটা মানে একজাক্টলি কাস্টমার কাছে আমাদের কাছে পৌঁছাবে না যদি কেউ যদি best buy car in USA লেখে অথবা এইটুকু বাদ দিলাম যদি শুধু বেস্ট বাই কার এইটুকু লেখে তারপরেও কিন্তু আমাদের এই কিওয়ার্ডটার সাথে মিলে নাই সেজন্য কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা ওই রিয়েল লোক বা এর আমাদের একজাক্টলি কাস্টমারের কাছে কখনো পৌঁছাবে না ক্লিয়ার তার মানে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কি এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন তাহলে কি হতে হবে তাহলে আপনাদের হুবহুব এইটুকি থাকতে হবে একজ্যাক্টলি একজ্যাক্ট মানে আপনার হুবাহু আপনার মতোই মানে আপনার একজ্যাক্টলি আপনার যে কিওয়ার্ডটা আছে হুবহু ওই কিওয়ার্ডটাই ইউজ করতে হবে নয় কিন্তু আপনার এখানে ওই কাস্টমারের কাছে দেখাবে না অবশ্য আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম বট ম্যাচ কিওয়ার্ড কি এবং ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কি এবং একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কি যদি আপনাদের কোনো এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় বুঝতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এটা আর যদি একবারে না বোঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনের ভিতরে সব কিছু পেয়ে যাবেন WhatsApp number Facebook page everything যা কিছু লাগে আর কি সব কিছু পেয়ে যাবেন এবার আমরা কিওয়ার্ড রিসার্চ করি ওকে তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব অবশ্যই আমরা এই দুইটা কিওয়ার্ড সবসময় রিসার্চ করব এবং তৃতীয় নাম্বার মানে ফার্স্ট নাম্বার কিওয়ার্ডটা আমরা কখনো রিসার্চ করব না কারণ ওইটা ওইটা দিয়ে আমরা যদি মানে বট ম্যাচ কিওয়ার্ডটা যদি আমরা রিসার্চ করি তাহলে আমরা অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হব আমরা মানে মানে যে লোকগুলো আমাদের প্রয়োজন না সেই লোকের কাছে আমাদের কিওয়ার্ডটা চলে যাবে আমরা চাচ্ছি এরকম লোকের কাছে আমাদের কিওয়ার্ডটা না যাক তো এটা করার জন্য আমরা একটা নোটপ্যাড নেব আমরা নোটপ্যাড নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার কম্পিউটার অথবা ল্যাপটপ আপনার যেটা থাকে না কেন সেটা কাছে চলে যাবেন যাওয়ার পর এখানে লেখা থাকবে নিউ নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করতে পারেন অথবা গুগল ডক ফাইলে আপনারা এটা মানে ক্লিয়ার করে নিতে পারেন অথবা ওপেন করে নিতে পারেন আমি এটা করে নিলাম আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটা আমি এবার রিসার্চ করব তো আমি কিওয়ার্ড রিসার্চ করি ধরেন আমার এটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চের এখানে আসবো আমি প্রথমে টুলসে আসবো টুলস থেকে কিওয়ার্ড রিসার্চ ওকে এটা আমরা রিসার্চ করে ফেলি আমাদের এটা যখন আমরা ক্লিক করলাম কিছুটা সময় লাগবে তো ওকে গট ইট আমরা বুঝেছি তো এবার এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদেরকে দেখাবে ঠিক আছে তো আমাদের দেখেন এখানে কিন্তু ক্লিক করার কোনো অপশন নাই যখন আমরা হাতটা এখানে নিয়ে আসবো মাউসের তখন কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে এটার একজাক্টলিটা কী তো আমরা এখানে ক্লিক করি আমরা মনে করেন কখনও যদি কেউ একদম ফার্স্ট টাইম নতুন কেউ হয়ে থাকেন কোনো কিছু বোঝার দরকার নাই শুধু আপনারা আমার মানে ভিডিওটার মাউসের কাসারটা একটু লক্ষ্য করেন এখানে আপনারা ক্লিক করবেন আমরা ক্লিক করে ফেলি ক্লিক করে ফেললাম এবার আমরা মানে আমাদের অবশ্যই যখন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করতে আসবো তখন এখানে দেখতে হবে আপনার কোন দেশি বায়ার কোন দেশি যদি বায়ার যদি ধরেন ইউএসের হয় অথবা কানাডিয়ান হয় অথবা অস্ট্রেলিয়া ইউকে নেদারল্যান্ড থাইল্যান্ড মানে আদার্স যত কান্ট্রি আছে যদি এরকম হয় অথবা বায়ার যদি অলরেড করতে দেয় তাহলে আপনাকে অবশ্যই লোকেশনটা সিলেক্ট করে নিতে হবে অবশ্য আমাদের এটা বাংলাদেশ লোকেশন সিলেক্ট করা আছে আমরা যেহেতু বাংলাদেশে কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছি না তাহলে আমি লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে দিই এখানে আমি এটা ই করে দিয়ে আমি এখানে লিখতে পারি ধরেন ইউএসএ লিখে দিই ইউএসএ ইউএসএ অথবা লিখতে পারেন United States okay United States okay আমরা এটা দিয়ে দিলাম তাহলে কি পুরো আমেরিকানটা আমরা এখানে সেভ করে নিলাম তো আপনি যদি ওয়ার্ল্ড ওয়েট হয় তাহলে ওয়ার্ল্ড ওয়েট লিখে দিবেন এবার আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করি তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে হচ্ছে ধরেন এটা ঠিক আছে এটা তো আমি চাচ্ছি এরকম কিওয়ার্ডটা থাক তো আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে গেট রেজাল্টে আপনি ক্লিক করবেন যদি আপনার বাইরে যদি দশটা বা পাঁচটা ল্যান্ডিং পিসটা দেয় তাহলে আপনাকে ল্যান্ডিং পিসটার প্রোডাক্টটা কি সেই প্রোডাক্টের উপর নির্বাচন করে আপনি কিওয়ার্ডটা এখান থেকে রিসার্চ করবেন ঠিক আছে তো এখানে দেখেন একটু আসতে সমস্যা হচ্ছে অন্য কিছু লেখা আছে ওকে আমি এটা আমি ইন ইউএসএ না দিয়ে ইউএসএ তো লোকেশন সিলেক্ট করে দিয়েছি আমার আর এটা লিখতে হবে না আর এখানে বেস্ট ওকে বেস্ট বেস্টটা লিখে ফেলি ওকে বেস্ট এবার আমরা গেট রেজাল্ট করে ফেলি এবার দেখেন আমাদের এখানে ইউএসএর লোকেশনে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে অনেক কিওয়ার্ড দেখাচ্ছে যা আমরা কিওয়ার্ড কখনো এতগুলা কিওয়ার্ড কিন্তু কখনো জানি নাই যে আমরা একটা কিওয়ার্ড লিখবো আমরা যেহেতু কিওয়ার্ডের আইডিয়াও নেই আমাদের আমরা শুধু লিখছি বেস্ট বাইকার অথবা লিখতে পারেন বাইকার ওকে বাইকার আমি শুধু বাইকার লিখে দিই তাহলেই দেখতে পারেন আরও দেখেন কীরকম কিওয়ার্ড আছে ওকে বাই কার এবার গেট রেজাল্টে দিয়ে দিলাম এবার দেখেন আমার কোনো কিওয়ার্ডের কোনো আইডিয়া নাই আমি চাচ্ছি যে আমি এখান থেকে ভালো কিওয়ার্ড বাছাই করব তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিওয়ার্ড বাছাই করে নিতে পারেন এবার আমেরিকাতে এই বাই কার্ড নিয়ে কতগুলো মাসে এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ ওকে এটা এক মাসের ভিতরে অ্যাভারেজ হিসাব করলে এই কিওয়ার্ডটা লেখে আমেরিকান শহরে মানে কতগুলো মানুষ সার্চ করে এক মাসে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে দেখাচ্ছে দশ হাজার থেকে শুরু করে এক লাখ মানুষ এই কিওয়ার্ডটা প্রতি মাসে সার্চ করে এটার কম্পিটিশন কিন্তু হাই ঠিক আছে কম্পিটিশন হাই আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যেটা বলে থাকি এটা হচ্ছে কিওয়ার্ড বেলু ওকে কিওয়ার্ড বেলু বলে থাকি আমরা এটার কাজটা হচ্ছে ধরেন আপনি যখন একটা অ্যাড রান করবেন ধরেন একটা অ্যাড রান করবেন আর এটা আগে আমি এটা বুঝাই এটা হচ্ছে ভ্যালু এই দুটো হচ্ছে ভ্যালু এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু মানে কিওয়ার্ডটা যখন আপনি এখানে লিখবেন আমরা লিখি বাই কার বাই কার যখন আমি এই কিওয়ার্ডটা যখন আমরা এখানে লিখে সার্চ করলাম তখন এইটা আমাদের গুগলে অ্যাড দেখাচ্ছে ধরেন এরকম এডি দেওয়া থাকবে এডি এই যে দেখেন অ্যাড অ্যাড ডিলিটেড ঠিক আছে এখানে এটা দেখাচ্ছে তার মানে প্রথম দুই তিনটা যেগুলো আছে সেগুলো হলো অ্যাড তো এটা হচ্ছে ধরেন গুগল আমরা অ্যাড দিচ্ছি এখন যদি কোনো বিক্রেতা মানে ক্রেতা মানে যে কিনবে তিনি যদি আমাদের এই ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে তাহলে তার লোকেশন অনুসারে বা তার দেশের সিপিসি অনুসারে আমাদের এই কিওয়ার্ডটার জন্য বা আমরা যে ওয়েবসাইটের ভিতরে চলে গেছি এর জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণের পার্সেন্টেজ মানে কেটে নেবে এটা সর্বনিম্ন যদি হয় এক ক্লিকের জন্য মানে গুগল কেটে নেবে হচ্ছে এক এক ডলার আটান্ন আষট্টি সেন্ট ওকে আর সর্বোচ্চ কাটলে আপনার আট ডলার আট দশমিক আট ডলার মানে আট সেন্ট কাটবে ক্লিয়ার তার মানে এর মাঝখানেই থাকবে আপনার ওইটা দেশের সিপিসি বা আপনার আঞ্চলিক অথবা আপনার স্টেটের একটা বা সিটি অথবা মানে আমরা যেটা বলি গ্রাম অথবা শহরের সিপিসি হিসাব করে তারা এটা আপনার কাছ থেকে কেটে নিবে মানে গুগল আপনার অ্যাডের সিপিসি অনুসারে কেটে নিবে যার বিনিময়ে ওই একটা ক্লিক যে করলো ওই লোকের সিপিসি অনুসারে তো এবার এই যে এই যে আমি লেখলাম বাই কার এই লোকটা যে বাই কার লেখছে তিনি কিন্তু কার কেনার জন্যই কিন্তু এখানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে এখানে একশো জন মানুষের ভিতরে একশো জন মানুষের ভিতরে এখানে যদি আপনার অ্যাডটা ধরেন একশো জন মানুষকে আপনার এই অ্যাডটা মানে দিছি আমরা এই কিওয়ার্ডের মাধ্যমে একশো জন মানুষ সার্চ করে আপনার ওয়েবসাইটে ঢুকলো ওইখান থেকে কিন্তু আপনি অ্যাকুরেট মানুষ সবাই কিন্তু আমেরিকান শহরে এরকম করে লিখবে না বাইকার মানে আমার কোন গাড়িটা কেনা দরকার কেউ কিন্তু এইভাবে মানে মজা করতে যাবে না ওয়েবসাইট মানে আমাদের গুগলে যা সার্চ করবে না অবশ্যই বাই যেহেতু বলছে তার মানে এটা হচ্ছে অ্যাকুরেট লোক তার মানে ধরলাম হয়তো একশো জনের ভিতরে দশজন এরকম হতে পারে ফান করে চলে যাবে কিন্তু বিশজন ধরলাম ফিফটি ফিফটি ধরলাম ফান করে চলে গেল আর পঞ্চাশ জন কিন্তু কেনার উদ্দেশ্যে যাবে হয়তো কারো পছন্দ হবে না যদি পাঁচটা একশোটা মানে একশোটা মানুষের ভিতরে যদি পাঁচটা মানুষ যদি আমাদের গাড়ি যদি ওয়েবসাইট থেকে কিনে তাহলে বুঝেন একটা করে গাড়িতে মিনিমাম যদি লাভ করি আমি ধরেন আমি মিনিমাম লাভ করলাম হচ্ছে পাঁচ হাজার ডলার অথবা দশ হাজার ডলার লাভ করলাম অথবা এক হাজার ডলার লাভ করলাম পাঁচটা গাড়িতে যদি আমি লাভ করি তাহলে আমার কিন্তু পাঁচ হাজার ডলার কিন্তু লাভ করে ফেললাম তো পাঁচ হাজার ডলার লাভ করে আমি যদি এখানে আমার অ্যাডের পিছনে যদি আমি এক হাজার ডলার ইউজ করি একশো মানুষের জন্য ঠিক আছে বা এক হাজার বা দশ হাজার মানুষের জন্য কিন্তু আমি তাহলে ধরেন এখানে আট ডলার করে যদি আমরা ধরি এখানে আট ডলার সিপিসি কত ধরছে আট ডলার এক মানে আট ডলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন এক ডলার এবার আমরা পাঁচ ডলার করে ধরি ওকে ক্যালকুলেটারে আমরা যাই ক্যাল ক্যালকুলেটর ক্যালকুলেটর ওকে ক্যালকুলেটারে চলে গেলাম এবার ধরেন আমার যেহেতু এক হাজার ডলার এক হাজার এক হাজার ডলার আমি ইনভেস্ট করব ভাগ হচ্ছে ভাগ হচ্ছে ধরেন আমি অ্যাভারেজ পাঁচ ডলার করে দিচ্ছি প্রতিটা ক্লিকের জন্য তো দুইশো মানুষ কিন্তু এখানে চলে যাচ্ছে দুইশো মানুষ এটা কিন্তু আমরা একটা মিনিমাম হিসাব ধরলাম দুইশো মানুষ এই দুইশো মানুষের ভিতরে যদি এই কিওয়ার্ডটা লেখে সার্চ করে তাহলে আমরা দুইশো মানুষের মধ্যে মিনিমাম আমরা দশটা কাস্টমার ধরতে পারি একজাক্টলি মানে দুইশো জন মানুষ দোকানে ঘুরে গেলে দশটা কাস্টমার পাওয়া কিন্তু কোনো ব্যাপার না এবার দশটা দুইশো জন মানুষের ভিতরে আমরা দশটা এক্সচেঞ্জ করে ফেলি ওকে কেটে ফেলি এবার আমরা ধরলাম দশটা মানুষ দশটা মানুষের থেকে আমরা যদি ধরেন দশটা মানুষের থেকে আমরা ডেলি চাচ্ছি যে দশটা গাড়ি আমরা বিক্রি করলাম দশটা মানুষের কাছে তাহলে আমরা প্রতিটা কাস্টমারের কাছ থেকে যদি আমরা এক হাজার ডলার অথবা দুই হাজার ডলার অথবা পনেরোশো ডলার আমরা নেই মানে লাভ করি এটা স্বাভাবিক একটা গাড়ি থেকে এত টাকা লাভ করবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না গাড়ি যেহেতু একটা বিশাল একটা প্রোডাক্ট বড় প্রোডাক্ট তো এখানে এরকমই হবে তো ধরেন আমি দুই লাখ টাকা বা এক লাখ টাকা লাভ করলাম তাহলে আমি দুইশো মানে দুই হাজার ডলার লাভ করলাম তাহলে গুণন হচ্ছে দুই হাজার ডলার তাহলে কিন্তু আমরা এখানে প্রায় বিশ হাজার ডলার এখানে একদিন ইনকাম করলাম এখান থেকে যদি আমি একশো ডলার আমি অ্যাডের পিছনে খরচ করি এক হাজার ডলার তাহলে কিন্তু তারপরে আমার প্রফিট হচ্ছে উনিশশো ডলার প্রায় পনেরো হাজার মানে পনেরো লাখ টাকা যদি আমরা অ্যাভারেজ প্রতিদিনের ইনকাম ধরি এই গুগল অ্যাড দিয়ে তাহলে বুঝেন তিনি মাসে কত টাকা এখান থেকে লাভ করতে পারবে যদি আমরা শুধু সঠিকভাবে তার অ্যাডটা রান করে দিতে পারি ক্লিয়ার আশা করি বুঝতে পারতেছেন এটার বিষয়টা কি তো এবার আমরা এই কিওয়ার্ডগুলো আমরা কিন্তু একটা নোটপ্যাড করব আমরা যেহেতু এখানে এই কিওয়ার্ডটা দেখেন যেটা দেখবেন যে এক হাজারের উপরে মানে এক হাজারের উপরে সেটা আপনারা সেটা আপনারা ই করবেন আর এটা ফেস আপনারা এখানে ফেস ম্যাস কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন এক হাজারের উপরে যেটা থাকবে আর যেটা এক হাজারের নিচে থাকবে সেটা আপনারা একজ্যাক্ট কিওয়ার্ডস হিসেবে ইউজ করবেন তো সরি সরি আমি একটু ভুল বলছি যদি আপনারা ধরেন এটা কিন্তু আমার দশ হাজারের উপরে তাহলে এটা আপনারা কী করবেন একজ্যাক্ট কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন আর যদি ফেস ম্যাচ কিওয়ার্ড যদি ধরেন এক হাজারের নিচে হয় তাহলে আপনারা ফেস ম্যাচ কিওয়ার্ডটা এখানে ইউজ করবেন হিসাবে নেবেন ওকে তাহলে আমি কার এটা আমি নিলাম হচ্ছে ধরেন আমি চাচ্ছি এটা আমি ই হিসাবে নেব ফেস ম্যাচ কিওয়ার্ড হিসাবে নেব ঠিক আছে এটা আমি একজ্যাক্ট কিওয়ার্ড হিসাবে নেব আমি চাচ্ছি এটা একজ্যাক্ট হোক একজ্যাক্ট ওকে এটা হলো একজ্যাক্ট আর বাইরে যাবে না ওকে তো এটা লিখে সার্চ করবে এবার দেখেন we are sell buy car sell my car okay এটা হবে না ইউএসড কার প্রাইস ওকে এর কাছে নিউ কার ওকে এটাও কিন্তু হতে পারে নিউ কার এটাও অনেকটা আছে ধরেন এটা ভালো এটাও আপনার এটা হচ্ছে আপনার একজ্যাক্টলি কার মানে কিওয়ার্ডের ভিতরে চলে যাবে sell car best car price এটা হচ্ছে আপনার এটা এটা আপনি ফেস ক্যামের মধ্যে ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে buy my car okay best USA car low price car আপনি যখন এগুলো ইউজ করতে চান তখন আপনি ফেস ক্যাম ইউজ করতে পারেন ফেস মার্কস কিওয়ার্ডগুলো হিসাবে ইউজ করতে পারেন এখানে আপনি অনেক ধরনের মানে কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন আপনি একটু দেখে দেখে মোটামুটি যেগুলো ভালো লাগে সেগুলা এখান থেকে আপনি রিসার্চ করে নিন এখন ধরেন এটা দিছি আমি এখন আমি চাচ্ছি ধরেন বেস্ট কার্ড দিছি তো আমি এবার লিখি best best mobile phone mobile phone okay best mobile phone তো এটা লিখে আমি ইন্টারে চাপ করি গেট রেজাল্ট তো এবার দেখেন এখানে দেখেন কিওয়ার্ডগুলো কিভাবে আসে দেখেন বেস্ট স্মার্টফোন এত বেস্ট এই যে দেখেন এটা কিন্তু এক হাজারের মানে দশ হাজারের থেকে নিচে এগুলো হচ্ছে আপনার ফেস ম্যাস কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন আর যেটা একজাক্টলি অনেক মানুষ সেটা আপনারা একজাক্টলি কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন সমস্যা নাই ভিডিওটা আবার দেখেন আশা করি বুঝতে পারবেন